ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত তোমার তোমার তোমার নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশে রোদের ভেসে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ তটিনীর বুকে মৃদু ছন্দ ভাল লাগে হাঁটতে তো হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ভোরে এলোমেলো দিন তাকে কি করে খেয়াল রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হওয়াতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আর নাম কি জানি তার বড় গোছালো কাটছে দিন আমার বেঁধে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো জল্পনাতে কল্পনাতে রাখছে জড়িয়ে আর একলা রাতে আসকা রাতে থাকছে জড়িয়ে সাজনা লাগে না রাথিয়া তোরে বিন সাজনা কাটে না আবার আখিয়া বিন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দো সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নাম জানি না তোর আর রাত জানি না ভোর দিন যায় রে চলে যায় প্রেম জানিয়ে হাল মেলা আয় দিন কাল মেলা আয় মন ফিরবে না রে আর তোকে না নিয়ে কিছুটা সায় দিয়ে যা তুই আলো আমায় দিয়ে যা তুই পারি না থাকতে কার কোনো উপায় সাথে রয়েছি দুজন চলার তোমার জন্য গড়েছি আমি মন্দির ভালোবাসা মন্দির ভালোবাসা